তুই ছিলিস তুই আছিস তুমি কেন শুধু মনে আসিস তুই ছিলিস তুই আছিস তুমি কেন শুধু মনে আসিস জানি না তুই বল জানি না তুই বল আমি যে কি নিয়ে থাকি যখন তোর ছোঁয়া পেতে চাই জানি না তুই আজ এখন লুকিয়ে কোন সীমানা মনে হয় কেঁদে যায় মনে হয় কেঁদে যায় তবু কেন ছলো না আমার বাঁচার কারণ হাজার চাইছে মন ফিরে আয় এমন আঙিনাতে আবার মন হায় কেঁদে যায় মন হায় কেঁদে যায় তবুয়ে কেন ছলো না